কেউ যদি নিজের ভুল ত্রুটির একটি মোটামুটি হিসাব রাখার উদ্দেশ্যে প্রতিটি ভুলের বিপরীতে একটি করে পাথর কণা জমা করতে শুরু করে তবে অল্প কিছুদিনের মধ্যে সে দেখবে যে তার ঘর পাথর কোনায় ভরে গেছে যে ব্যক্তি অন্যের প্রতি অনুগ্রহ করে তার উচিত এ ব্যাপারে কখনো মুখ না খোলা যার উপর অনুগ্রহ করা হলো তার উচিত যত বেশি সম্ভব অন্যের নিকটতা প্রকাশ করা কারো উপর প্রতিশোধ নিতে হলে তাড়াহুড়া করার প্রয়োজন নেই কারো প্রতি অনুগ্রহ করতে চাইলে একটু দেরি করা উচিত নয় সাধারণত আমরা মুখে বলি যে আমরা আল্লাহ তালার বান্দা কিন্তু কাজকর্ম করি একেবারেই নিজের খেয়াল খুশি মতো